আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করি ভালো আপনারা যে নদী দেখতে পারছেন এই নদীটি মূলত কোথায় সেটা নিয়ে বিস্তারিত বলবো এখন এই নদীটি রয়েছে নড়াইল জেলায় নড়াইলে এই নদীটি নড়াইল জেলা কালিয়া থানা তো নদীটির নাম হচ্ছে নবগঙ্গা মধুমতি নদীর তীরে মধুমতি নদীর সাথে এই নদীটি জয়েন্ট আরও রয়েছে নদীটি অনেক সুন্দর নদীতে দেখা যাচ্ছে তার কুল কিনারা অনেক দূরত্ব নদীটি অরিজিনালি অনেক বড় যেমন এই নদীর দুই পাশে রয়েছে অনেক বড় দুটো হাট যেমন দুটো হাটের নাম হচ্ছে বর্দিয়া এবং মহাজন এই দুই বাজারের মাঝখান দিয়েই এই নদীটি এই নদীটি দেখতে খুবই সুন্দর যেমন তার নদীর নদীর ভিতর দিয়ে অনেক নৌকা জাহাজ লঞ্চ চলাচল করে নদীটি রয়েছে অনেক গভীর যেখানে জেলেরা মাছ ধরতে সক্ষম নদীটি অনেক এরিয়া অনেক জায়গা নিয়ে নদীটি অনেক বড় যখন আমরা এখান দিয়ে যাচ্ছি মহাজন থেকে বর্দিয়া দেখতে পাচ্ছেন এই মহাজন থেকে ছেড়ে আসা ট্রলারটি এখন বর্দিয়া এই ইপার দিয়ে ঘাটে প্রস্তুত হয়েছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন ঘাটের মতো এখানে মূলত ফেরিঘাট হবে এজন্য এখানে এরকম নতুন ঘাট সিস্টেম করে রাখা হয়েছে এখনও চালু হয়নি তবে সামনে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এটা এখানে ফেরি চলাচল শুরু করবে দ্রুত যেমন উপরে কিছু খালি জায়গাতে রয়েছে পাট পাট ক্ষেত আরও অন্য অন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ফসল এখানে রোপণ করা হয় তো আরও তার চতুর্দিক দিয়ে রয়েছে আশ্রয় কেন্দ্র সেটা এখানে দেখা যাচ্ছে না কিন্তু এই পাশে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটা মূলত কিসের যন্ত্র এটা বলতে পারবো না তবে এটা পরবর্তী ভিডিওতে আমি জেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার মনে হয় এটা